সাহেব নতুন বিয়া করবেন মন খারাপ কে ভাইয়া কোয়েন না তো খালি ক্যাচ ক্যাচ করে হাত ক্যাচ ক্যাচ করে এই নি এক নাম্বার হাফিজ জি হ্যাঁ সারা পৃথিবী ঘুরে বাংলাদেশ জয় করতে এলো বিশ্বের একমাত্র নিঃশব্দ ঘাট এক নম্বর হাফিজ মার্কা ঘাট নকল এড়াতে হলোগ্রাম দেখে কিনুন খাদ্য নয় যেন কাশ্মীর নরম ছুয়া